এই টিপটা এই বউয়ের টিপ কপালে যে পলাইতে পারবো তার জন্য কি আছে তার জন্য একটা গিফট আছে গিফট সঙ্গে আর যে যে না পারবো তার জন্যও কিন্তু গিফট আছে সবার জন্য কিন্তু গিফট আছে আজকে যারা আমাদের পার্টিসিপেট করতেছে আজকে আমাদের সব হইলো চাষা বাইশটা ভাই সবই আমরা ঠিক আছে লজ্জার কোনো কারণ নাই ঠিক আছে প্রথমত এই যে আরেকটা তো বলাই হয় না এই যে দেখেন এই যে লাঠিটা আছে ঠিক আছে এই যে লাঠি কি আমরা কি লাঠি না না লাঠি না এটা একটা কি তরোয়াল ঠিক আছে এক হাতে থাকবো কি তরোয়াল আর এক হাতে থাকবো কি এই এক হাতে থাকবো টিপ ঠিক আছে এক হাতে টিপ পরাইতে হবে আর এক হাতে তরোয়ালটা এবার ঠিক ধরে রাখতে হবে ঠিক আছে আর পার্টিসেন্টে বলে দেই কোনো হাতাহাতি করা যাবে না এই যে হাতাহাতি করে যায় এই যে কোনো হাতাহাতি করা যাবে না এক এক হাতে টিপ থাকবে আর এক হাতে শুধু তোরল থাকবে ঠিক আছে ঠিক এভাবে ধৈরা ঠিক আছে ঠিক এভাবে ধৈরা ঠিক এভাবে পড়াইতে হবে ঠিক আছে এই যে এই আমি যেভাবে যাচ্ছি ঠিক আছে ঠিক সুন্দর করে যাইতে হবে এভাবে আস্তে আস্তে টিপটা ঠিক এখানে এভাবে পড়াইতে হবে এই হাত এভাবে রাখতে হবে এবার হাতে করা যাবে না নাম কি বলো আকাশ আকাশ তোমার নাম মিজান মিজান তোমার নাম মাজিদুল ইসলাম তোমার নাম হাসান হাসান আমরা এখনই খেলা শুরু করে দিব ঠিক আছে অংশগ্রহণ করতে হবে না আনন্দ করতে হবে না সবাইকে আমাদের কোথাও পাঠিয়েছেন সন্ধ্যা তো হয়ে গেল বা

আগাও আগাও আগাও আরেকটু সামনে আরেকটু সামনে আরেকটু সামনে এখন সামনে পড়াও হ্যাঁ হ্যাঁ আরেকটু সামনে হ্যাঁ, হ্যাঁ। এত হয়ে গেছে আরেকটু হয় না আরেকটু সামনে আরেকটু সামনে হ্যাঁ হ্যাঁ সামনে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সবাই করতালি পড়ে হাত দাও যাবে হাত দাও যাবে হাত দাও যাবে না না হয় নাই আরেকটু সুন্দর আছে যাক মিডল পয়েন্টে আছে হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় পার্টিসিপেন্ট আমাদের এখন উপস্থিত আমরা এখন এটা শুরু খেলা শুরু করতেছি শুরু করব হ্যাঁ শুরু করেন দেখা যায় হ্যাঁ। হ্যাঁ রেডে আগাও আগাও হ্যাঁ রেডে হ্যাঁ, হ্যাঁ আস্তে হ্যাঁ হ্যাঁ যাচ্ছে তো আগাও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ যাক হ্যাঁ, এক্সপ্রেশন গুলো হাত দেওয়া যাবে না হাত দাও আঙ্গুল দেওয়া যাবে না আঙ্গুল দেওয়া যাবে না ঠিক আছে ঠিক এইভাবে ধরে নিতে হবে ঠিক আছে তোমার বরাবরই আছে হ্যাঁ কথা কোন যাবে না আবার ওটা আবার ওটা আবার ওটা হয় নাকি না না থাক এমনি থাক এমনি থাক আচ্ছা এবার থাকি হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ রে হ্যাঁ রে ওকে হ্যাঁ, হ্যাঁ হবে হবে হবে জোরদার সবাই হ্যাঁ। আরেকটু হয়ে যাবে এখনই হবে আর আর একটু আঙ্গুল দেওয়া যাবে না হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, দেওয়া যাবে ঠিক এইভাবে ঠিক আছে হয় না এইভাবে ঠিক এইভাবে দিতে হবে ঠিক আছে আবার না ওঠেন না দেখ এন থেকে এন পরে বেলা হয়ে যাবে পরে বেলা হয়ে যাবে আরে কই আচ্ছা। রে হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রে হবে হবে আগে না আঙ্গুল দেওয়া যাবে না ঠিক আছে আস্তে আস্তে হ্যাঁ <laughs> দিয়ে বসি বসি ভাই করতে হবে ঠিক আছে হ্যাঁ শুরু হবে এখনই শুরু হবে হ্যাঁ এক দুই তিন হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে তো এই তো আচ্ছা হয়ে গেছে হয়ে আঙ্গুল দাও যাবে না হ্যাঁ আঙ্গুল যাবে না আবার আঙ্গুল দাও যাবে না আঙ্গুল দাও যাবে না আঙ্গুল দাও যাবে না ঠিক আছে খেলার নিয়ম হ্যাঁ, এইভাবে আঙ্গুল দাও যাবে না এইভাবে আঙ্গুল দাও যাবে না ঠিক আছে এইভাবে আঙ্গুল দাও যাবে না এইভাবে আঙ্গুল জাস্ট এইভাবে দিতে হবে ঠিক আছে হ্যাঁ রেডি হ্যাঁ, এক দুই তিন হ্যাঁ এই কথা আমার হাত হাত হ্যাঁ থাকে দিকে এন্দি এন্দি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ চল হ্যাঁ রে রে হ্যাঁ রে হ্যাঁ আবার আবার স্টার্ট হ্যাঁ রে হ্যাঁ হ্যাঁ যাক আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হচ্ছে হচ্ছে হবে হবে এই তো এই তো হয়ে গেছে আঙ্গ আবার আঙ্গুল রে আবার আবার আবার ঠিক ঠিক ঠিক সারে সারে দেখো দেখো এইভাবে এইভাবে রাখো হ্যাঁ ঠিক আছে এইভাবে হ্যাঁ, হ্যাঁ রেডি রেডি হ্যাঁ রেডি ওই যে দাঁড়াও বেশ হয়ে গেছে এবার আবার আবার দেখো হ্যাঁ হ্যাঁ আমাদের থার্ড থার্ড এক দুই তিন হবে সবাই তালি দাও তাহলে হবে হবে হবে হয়ে গেছে আরেকটু আরেকটু হয়ে গেছে হবে আরেকটু আরেকটু হয় না আমরা দেখতেছি শেষ হাসি কি সেই হাসে নাকি অন্য কেউ হাসে দেখি

হ্যাঁ, শুরু করো শুরু করো শুরু করো হ্যাঁ এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রেডি হ্যাঁ কিছু হবে হবে হ্যাঁ শুরু করো শুরু করো হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ হবে হবে হচ্ছে তো হ্যাঁ। এই তো সামনে সামনে আরেকটু আসো আরেকটু দেখো আরেকটু এই হয়ে যাবে আরেকটু সামনে এবার দাও হ্যাঁ এবার পড়াও পড়াও এবার পড়াও এবার পড়াও হ্যাঁ পড়াও হ্যাঁ পড়াও পড়াও পড়াও পড়াও আচ্ছা ঠিক আছে আবার নেক্সট ঠিক আছে ঠিক আছে দেখছো হ্যাঁ। এবার কি শেষ হাসি কি মিজানি হাসে কিনা আমরা দেখি হ্যাঁ, দেখি শেষ হ্যাঁ। তালি দাও তালে হবে হয়ে গেছে আরেকটু হয়ে গেছে এ তো হচ্ছে তো হচ্ছে তো হচ্ছে হয়ে গেছে আরেকটু মিজান হ্যাঁ আঙ্গুল খেলা হ্যাঁ, আছে মহিলাদের খেলা আছে হ্যাঁ? মহিলাদের খেলা আছে একটা ঠিক আছে আমরা যে খেলতে ইচ্ছুক থাকি তাদের চলে আসবে এখানে আমরা যারা ইচ্ছুক থাকি আমরা সবাই চলে আসবো এখানে কালকে একটা খুবই আকর্ষণীয় একটা খেলা আছে আমরা কালকে সবাই চারটার মধ্যে এখানে উপস্থিত থাকবো আচ্ছা আমাদের এখন হইলো মতামত নেন দর্শকের আচ্ছা, কাকা দুজনে তো মোটামুটি পারছে দর্শকের মতামত নেন কারে উইনার দিয়ে দেন নাকি কিরকম ভালো লাগতেছে অনেক ভালো ভালো তো অনেক ধরনের হ্যাঁ, কিছু নেই আচ্ছা আমরা যদি আবার অনুষ্ঠান শুরু করি আবার করতে চাই তাহলে থাকবা হ্যাঁ, আচ্ছা আমরা এখানে মাঝে মামাই কই মামা আসে আমাদের জাকির মামা যিনি হচ্ছেন আমাদের বউর পিতা আমাদের সেকেন্ড হইছে হাসান আমাদের সেকেন্ড হাসান তোমার আজকে তুমি এটা খেললা তোমার লাগলো ভালো আমরা যে আবার যদি এই খেলাটা আবার এরকম করে করতে চাই তাহলে তুমি কি খেলবা অবশ্যই ইনশাল্লাহ হ্যাঁ, এই যে আমাদের বউয়ের জন্য কিন্তু কিছু গিফট আছে শুধু খালি সবারই দিবা আমাদের বউয়ের জন্য কিছু দিবা না দুইটা বলছে ওরে দুইটা না ধরা সে নাই বনে জায়গা